সেই ঝড় গতকালকে শেষ হয়েছে আবারও নতুন করে হয়তো সর্বাত্মক প্রস্তুতি বাংলাদেশ সরকার নিয়েছিল আজকে কিন্তু একটু বেশি রয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা এই পদ্মা নদীতে এই বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে কিন্তু বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর যারা রয়েছেন এবং যারা এই বিশেষ করে সাতক্ষীরা কলারোয়া এবং সুন্দরবন কেন্দ্রিক যে অঞ্চল বাগেরহাট এই অঞ্চলগুলোতে কিন্তু অনেক মানুষের কিন্তু প্রাণহানি হয়েছিল তবে যেটি আশঙ্কা করা হয়েছিল এই ইয়াসের যে তাণ্ডব সেটি বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেলে বাংলাদেশে হয়তো অনেক ক্ষয়ক্ষতি হতো সেক্ষেত্রে বাংলাদেশের যে প্রস্তুতি সেটি কিন্তু যথেষ্ট প্রস্তুতি তারা নিয়ে রেখেছিলেন এবং বিভিন্ন উপজেলাগুলোতে এবং যে প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে কিন্তু বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল এবং যে উপকূলবর্তী এবং নদী দিয়ে সিডোর আইলাদের মতো সিডোর এবং আইলা যে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল আমাদের এই বাংলাদেশে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল সেই সিডোর আইলার সময়ে যে এগারোটি ঘূর্ণিঝড় হয়েছে বা ঝড় হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল আইলা যে আইলার আয়লা এবং সিডর বেশ কয়েকবার দফায় দফায় বৃষ্টি হয়েছে এবং গতকালকেও আমরা দেখেছি সেখানে বৃষ্টি হয়েছে তবে এই আবহাওয়ার মধ্যেও এই রাজশাহীর যে ইয়াস যে গতকালকে আঘাত এনেছে সেটি এসেছে এসেছে এবং সেটিকে মোকাবেলা করে আবারও মানুষকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে পরবর্তী যেটি নাম দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ কাতার যেটি নাম করা হয়েছিল ইয়াস যার ইংরেজি শব্দ ক্ষয়ক্ষতি হয়েছে বহু বাড়িঘর কিন্তু বিধ্বস্ত হয়েছে তার প্রভাবে বাংলাদেশের যে খুলনা এবং সুন্দরবন কেন্দ্রিক